سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر অনেক যুবক আমার মেসেজ দেয় যে হুজুর আয় হুজুর কি যে কষ্ট জীবনে একজন মেরে ভালোবাসছিলাম হুজুর হাতে আমারে বাদ দিয়ে আরেকজন বিয়ে করে ফেলছে জীবনে কষ্টের শেষ নাই তো ওই যে মায়াটা লেগে যায় ওই মায়াটা ওভারকাম করতে পারো দ্যাটস ওয়াই দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটালি ডিপ্রেসড তার লাইফে সুখ বলতে কিছু নাই কেন ওই যে মায়া মায়াটা আমাদেরকে শেষ করে দেয় মায়া এই শব্দটা বড় খারাপ আবার এই শব্দটা অনেক ভালো এটা দুটো সাইড আছে যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস কারণ মায়াটা মানুষকে তিলে তিলে তিলে শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে তবে মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে এক একজনের মায়া এক এক জিনিসের প্রতি কারো মায়া টাকার প্রতি কারো মায়া বাড়ির প্রতি কারো মায়া বইয়ের প্রতি আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি আছে না নাই এক একজনের মায়ার সোর্সটা এক এক রকম অনেক যুবক আমার মেসেজ দেয় যে হুজুর আয় হুজুর কি যে কষ্ট জীবনে একজন মেরে ভালোবাসছিলাম হুজুর হ্যাঁ আমারে বাদ দিয়ে আরেকজন বিয়ে করে ফেলছে জীবনে কষ্টের শেষ নাই তো ওই যে মায়াটা লেগে যায় ওই মায়াটা ওভারকাম করতে পারো না দ্যাটস ওয়াই দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটালি ডিপ্রেসড তার লাইফে সুখ বলতে কিছু নাই কেন ওই যে মায়া মায়াটা আমাদেরকে শেষ করে দেয় তবে ছোট্ট একটা বাক্য বলি সেদিন আমি Tariq Jamil one of the most famous scholar in Pakistan even in the world একদম বিশ্বব্যাপী একজন ফেমাস স্কলার তার নাম হচ্ছে তারিক জামিল উনি ওনার বয়নে বলছিলেন যে ইনসান ये बड़ी अजीब चीज होती है किससे प्यार करता है जो आज भी छोड़ सकता है कल भी छोड़ सकता है जो आज भी धोखा दे सकता है कल भी धोखा दे सकता है लेकिन जिसने कभी धोखा नहीं दिया और जिसे धोखा देना भी नहीं आता जो कभी भी धोखा नहीं देगा जिसने कभी नहीं छोड़ा और जो कभी भी नहीं छोड़ेगा उस अल्लाह से प्यार नहीं करते उस रसूल से प्यार नहीं करते উনি বললেন যে মানুষ বড় আজীব প্রাণী আশ্চর্য প্রাণী কারে ভালোবাসে যে আজকেও ধোকা দিবে কালকেও ধোকা দিবে যে আজকেও ছেঁকা দিতে পারে কালকেও ছেঁকা দিতে পারে তারে ভালোবাসে ভালোবেসে জীবন যৌবন সব শেষ এভরিথিং ইজ লস্ট আজি প্রাণী মানুষ তো প্রিয় ভাইরা যদি মায়া কাটাতে চান দুটো টিপস অ্যাপ্লাই করবেন আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস এক নাম্বার ছোট্ট একটা আয়াত শেয়ার করব এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না খুবই সহজ হয়ে যাবে আয়াতটা কি আল্লাহ তালা বলছেন وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون সুরা বাকারা দুইশো ষোলো নম্বর আয়াত আল্লাহর আয়াত কত সুন্দর দেখেন আল্লাহ তালা বলছেন O my worshipper sometimes you like something and you want that from your heart but I am not going to give it to you Allah বলছেন বান্দা মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে এবং তুই ওইটাকে মন থেকে চাস যে আল্লাহ আমারে দাও দিন রাত তাহাজ মাগরিব এশা always you want that from your heart মন থেকে চাস তুই কিন্তু আল্লাহ বলছেন I am not going to give it to you আমি তোরে দিব না এইটা আল্লাহ দিবানা না মানে আল্লাহ বলে বান্দা তোর জন্য কোনটা ভালো হবে কোনটা বেস্ট কোনটা পারফেক্ট এটা তোর চাইতে ভালো জানে একজন তিনি কে Allah knows better than you আল্লাহ আপনার চাইতে ভালো জানে ম্যান আমার ডিসিশন ভুল হতে পারে আমার চয়েসটা ভুল হতে পারে কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে এত আসতে বলেন কেন ভুল হতে পারে it's quite impossible just wait ওয়াসা আম তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম এটা প্রথম আয়াতের ট্রান্সলেশন করছে এবার and sometimes you dislike a thing and you don't want that from your heart. Oh my Lord, I really dislike it. I don't want it. Allah said in Quran, I'm going to give it to you. Why? I don't like it, Allah. Allah said, Oh my worshipper, what is good? What is bad? What's your future? I know better than you. আল্লাহ বলছে গোলাম তোর এটা অপছন্দ এটা আমি বুঝতে পারতিস তুই মনে করছিস এটা তোর জন্য ভালো না কিন্তু আমি জানি এটা তোর জন্য ভালো হবে বিকজ ইন ফিউচার ভবিষ্যতে কি হতে পারে we do not have an idea about আমরা জানি না কিন্তু ভবিষ্যতে কোনটা হবে জানে একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ জানেন এইটা এটা আল্লাহ তালা জানেন আমি জানি না আপনি জানেন না এজন্য যুবকদেরকে বলছি মেয়েদেরকেও বলছি যেহেতু এটা মায়েরাও শুনছেন যুবকদেরকে বলছি এই কথা এই জন্য মাঝে মাঝে এরকম হতে পারে যে কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো ফর এক্সাম্পল বলছে এবং খুবই সিরিয়াস ইস্যু এইটা তো দেখো আমাদের যেই ভেতরে উত্তেজনা ভেতরে যে রক্ত গরম এটার কারণে কী হয় জানো কোনো একটা মেয়ে সুন্দর হলে কোয়ালিফাইড হলে মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে আমার পুরো লাইফটাই ওয়েস্টেড এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে যদি একে না পাই আমি হয়ে যাবে আর কিরকম মনে করি আমি মনে রাখবেন প্রিয় ভাইরা যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে আপনার কপালে না থাকে আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবে না আজীবন চাইবেন এটার কোনো ফায়দা হবে না বিকজ আগেই বলেছি Allah knows better than you আপনার জন্য কোন মেয়ে বেস্ট হবে আপনার জন্য কোন মেয়ে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে মাদেরকে বলছি আপনার মেয়েকে বোঝাবেন যে আরে মেয়ে শোন তোর জন্য কোনটা ভালো হবে তোর হাজব্যান্ড হিসেবে কে পারফেক্ট হবে কে কেয়ার করবে কে কেয়ার করবে না এটা তো দুনিয়ার কেউ জানে না শুধুমাত্র একজন জানে তিনি কে যদি আল্লাহ জানেন আপনি ভাববেন যে আল্লাহ whatever I have lost whatever I have lost I believe that that was not perfect for me আমি আমার লাইফে যা যা হারিয়েছি এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই এটা যদি বিলিভ করতে পারেন মন থেকে যে আল্লাহ যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল যা পাবো এটাও তোমার ইচ্ছা so whatever I have lost I have no problem I am just trying to be a grateful person and I am saying আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ যা হারাইছেন হারাইছেন ডাজ ম্যাটার যেটা হারিয়ে গেছে এটা পাবার নয় যেটা আমার ছিল এটা তো আসবে একদিন ইনশাআল্লাহ just try to put your trust on your lord রবকে ভরসা করেন যে আল্লাহ যা হারাইছি হারাইছি এটা আমার জন্য ছিল না তুমি আমারে যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ this is the first point if you wanna overcome যদি মায়া কাটাইতে চান আল্লাহর আয়াত স্মরণ রাখবেন যে আমি যা পাচ্ছি না মায়া খুবই মায়া I know I think there some some kind of bad quality যেটা আমি জানি না হয়তো একটা মেয়েকে পছন্দ হয়েছে হয়তো মেয়েটা আসলে ভালো না বা আমার জন্য she is not perfect for me হয়তো আল্লাহ এই জন্য দিচ্ছে না এটা ভাববেন পারা যাবে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান নাম্বার টু যদি ওভারকাম করতে চান সেটা করবেন কি একটা কাজ করবেন মনে করেন কোনো একজন মেয়ের প্রতি আপনার মায়া ফর এক্সাম্পল বলছি অথবা আপনার টাকার প্রতি মায়া অথবা বাড়ির প্রতি মায়া if you want overcome it then you have to do one thing and that is think about the bad quality that you want যেটা আপনি চাচ্ছেন তার খারাপ নিয়ে ভাবেন মনে করেন একটা মেয়েকে আপনার পছন্দ যদি তাহলে তুমি না পাও অনেক মায়া লাগবে মনে হবে যে she was the best person in the world যেটা আমি দেখছি এটাই সবচেয়ে বেস্ট এটা যখন ভেতরে চলে আসবে মায়া একদম গভীর মায়া তখন সেই মেয়েটার কিছু খারাপ সাইড নিয়ে ভাব এটা এই জন্য নয় যে তুমি মেয়েটাকে ক্রিটিসাইজ করবো এই জন্য নয় ইসলাম কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে নিষেধ করেছে ইসলাম কাউকে নিয়ে বাজে চিন্তা করতে নিষেধ করছে ইসলামের প্রভিশন এটা ইসলামের বিধান এটা ইসলামের সাজেশন কিন্তু আপনার পারপাসটা ভিন্ন আপনার উদ্দেশ্য ভিন্ন আপনি ভাবছেন কেন এই জন্য ভাবছেন যে একজন মেয়েকে নিয়ে খারাপ চিন্তা করা হারাম চিন্তা করা এটা টোটালি হারাম খারাপ চিন্তা করা হারাম এখন যদি আপনি মেয়েটার প্রতি মায়া না কাটান তাহলে আপনার খারাপ চিন্তা বারবার এটা আসবে এটা বারবার তাকে স্মরণ করাবে শয়তান যে বারবার ভাববি যত বেশি গুণা হবে তত বেশি এই জন্য just try to think about her bad quality যেমন কি ভাবতে পারেন যে আহা যে মেয়েটা পর্দাই করে না বোরখাই পড়ে না সেই মেয়ে তো আমার যোগ্য হতে পারে না যে মেয়ের কথার ভিতরে রসকস নাই আব্বা আমার সে ভালো বিহেভ করে না she is not perfect for me just try to think about her bad quality খারাপ দিক নিয়ে ভাববেন দেখবেন যে মায়া অটোম্যাটিক্যালি কমে গেছে এটা আপনি ওভারকাম করতে পেরেছেন ফর এক্সাম্পল আপনার টাকার প্রতি প্রচুর মায়া টাকা টাকা টাকা money is everything in the world টাকা পৃথিবীর সব কিছু এরকম কিছু কিছু লোক ভাবে কি ভাবে না আসতে বললেন যে ভাবে কি ভাবে না টাকার ব্যাড সাইড নিয়ে ভাবেন যেমন ভাবতে পারেন যে অধিক টাকা হয়ে গেলে মনে হয় আল্লাহরে ভুলে যাবো তো দেখবেন যখন এটা ভাববেন ব্যাড কোয়ালিটি এটা তো দেখবেন যে টাকার প্রতি যে মায়াটা ছিল লেভেল হয়তো টেন পার্সেন্ট ছিল এটা লো হতে হতে হতে হতে এটা ফাইভ পার্সেন্ট আসতে পারে just try to think about the bad quality that you want from your heart যেটা আপনি মন থেকে চাচ্ছেন এটার ব্যাড কোয়ালিটি নিয়ে ভাবেন দেখবেন যে এগুলো চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আমার মায়াটা ঠিক হচ্ছে না আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা টিপস পরিপূর্ণ অ্যাপ্লাই করার তৌফিক দান করুক আপনার সকলেই জবান করে পড়েন আমি